Thank you. একই নির্মম নির্ঘুম রাত্রি জেগে ওঠা জনতার চিৎকার ছেড়ে দাও কান্না হাহাকার সময় তো নেই আর ভাববা একই নির্মম নির্ঘুম রাত্রি জেগে ওঠা জনতার চিৎকার ছেড়ে দাও কান্না হাহাকার সময় তো নেই আর ভাববা সূর্যের আলো হাত দিয়ে বলো রুধিতে পারে কি কেউ এই জোয়ার থামানো যাবে না এই যে গণ জোয়ারের ঢেউ আজ আমার হৃদয়ে একই নির্দয় নিষ্ঠুর অনাচার এই সব প্রশ্ন জনতার গণতন্ত্র কেন ভেসে যায় জাল নথি আর নীল নকশায় সূর্যের আলো হাত দিয়ে বলো রুধিতে পারে কি কেউ এ জোয়ার থামানো যাবে না এই যে গণ জোয়ারের ঢেউ আজ আমার হৃদয়ে যদি